আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন এবং যারা ফাস্টফুড নিয়ে ফাস্টফুড নিয়ে যারা জামালে আছেন এবং ফাস্টফুড যারা করতে দিয়েছেন তাদের জন্য সুসংবাদ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা ফাস্টফুড আপনারা কিভাবে চেক করবেন চেক করার পর এবং দেখতে পারবেন কতদিন পর পাসপোর্টটা পাবেন এবং শিগগিরই পাসপোর্টটা পাবেন তো আমরা গুগলে চলে যাচ্ছি এখন এখানে পাসপোর্ট চেক আমি পাসপোর্ট বিডি দিলাম তারপর চেক ইন অ্যাপ্লিকেশন এটা চাপ দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা এখানে আপনারা এনরোলমেন্ট আইডিটা বসাই দিবেন আমি আমারটা বসাচ্ছি আপনারা আপনাদেরটা বসাই দিবেন বন্ধুরা তার আগে আরেকটা কথা বলে রাখি আমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন এই পাশে ডাইন পাশে বাম পাশে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনে চাপ দিবেন তাহলে চলেন আমরা মূল কাজে ফিরে যাই এবং ফাস্টফুড বিষয়ে যত সমস্যা আছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ সমস্যা সমাধান করতে চেষ্টা করব তো চলেন আমরা মূল কাজে ফিরে যাই এখানে আমি বলতেছে মোটর সাইকেল সিলেক্ট করার জন্য আমি মোটর সাইকেল সিলেক্ট করতেছি চেক বন্ধুরা নেই ডে প্রবলেম তাই আসতেছে না নেই ডে প্রবলেম আচ্ছা যাই হোক বন্ধুরা আপনারা আরেক সিস্টেমে দেখবেন তো আপনারা ইমেলে চলে যাবেন আমার আজকে চারটা তেরোতে মেসেজ আসছে you are new e passport is ready for issue মানে আমার পাসপোর্টটা হয়ে গেছে রে তাহলে আমরা পাসপোর্ট নিয়ে আসতে পারবো আপনাদের ইমেলে এরকম মেসেজ আসলে আপনারা অবশ্যই পাসপোর্ট অফিসে যাবেন পাসপোর্ট নিয়ে আসতে পারবেন passport ready ready for issue মানে আপনারা চাইলে পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত এছাড়া আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কি মতামত বন্ধু থ্যাংক ইউ ধন্যবাদ